নমস্কার বন্ধুরা শঙ্করীজ ব্লগে আপনাদের সব বাইকে আমি সংক্রান্তির শুভেচ্ছা প্রীতি ভালোবাসা ও মন ভরে পেট ভরে খাওয়ার শুভেচ্ছা দিলাম আমিও পিঠে চিড়ে বানাচ্ছি তবে বেশি কিছু নয় খুবই সামান্য আমি আজকে বানাচ্ছি আমি একটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে এসেছি সেটা হলো গিয়ে আলুর পিঠে আলুর পিঠেগত অনেকে বানায় অনেকে খুব যন্ত্রণা পায় জল ছেড়ে দেয় আমি কেমন করে বানিয়েছি সেটা দেখুন আমি এই যে এখন নতুন আলু বেরিয়েছে নতুন আলু এখানে নিয়েছি আমি এক কেজি নতুন আলু নিয়েছি নিয়ে আলুটাকে আমি কি করেছি কুকারের মধ্যে দিয়েছি দিয়ে আমি চায়ের কাপে মাত্র দু কাপ জল দিয়েছি দিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে একটা সিটি দিয়েছি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি লো ফ্লেমে দিয়েছি দিয়ে মানে বড় বার্নারের মধ্যে আমি বসিয়েছি আর কি লো ফ্লেমে দিয়েছি দিয়ে আমি একটা সিটি দিয়েছি সিটি দিয়ে তারপর গিয়ে আমি কুকারটা বন্ধ করে যখন কুকারের ভিতরের গ্যাসটা চলে গেছে তারপর আমি কি করেছি আলুগুলো সাথে সাথে কি করেছি জল থেকে উঠিয়ে দিয়েছি জল থেকে উঠিয়ে আমি শুকনো এই গামলার মধ্যে রেখেছি আমি আর এটার মধ্যে জল টল কিচ্ছু লাগাইনি তারপর আলুগুলো দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে এদিকে নরম আছে ঠান্ডা হয়ে গেছে জল ছাড়েনি আমি চোকলা ওঠেনি এখন আমি এখানে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু ময়দা নিয়েছি যদি দরকার পড়ে ময়দা ইউজ করছি আর দরকার না পড়লে আমি ময়দা ইউজ করছি না আর এখানে আমি দেখুন আলুগুলোই যে কি করেছি একটা একটা করে চোকলা ছাড়াচ্ছি আর এই যে আমি পিঠে বানাচ্ছি এই দেখুন এখানে আলু আমি একটা আলু এতক্ষণে একটা আলু ছুলেছি ছুলে আমি কি করেছি চোকলাটা উঠিয়ে দিয়েছি উঠিয়ে এই দেখুন একটা এরকম এই সাইজেরই একটা বড় আলু নিয়েছি নিয়ে এখান থেকে আমার তিনটে পিঠে হয়ে যাবে এই যে এখন একটা একটা আমি বানিয়েছি কেমন করে বানিয়েছি আপনাদেরকে দেখাবো এই একটা নিয়েছি আর এটা দিয়ে আমার আরেকটা হয়ে যাবে ঠিক আছে এখন আমি এটা কি করেছি এখান থেকে আলু নিয়ে আমি আলুটাকে ভালো করে মেশ করে নিয়েছি হাত দিয়ে ভালো করে যাতে মানে একটুকু দানা দানা না থাকে থাকলে কি হবে না আপনার তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে ফেটে গেলে তো একদম তেলটাও নষ্ট হয়ে যায় জিনিসটাও ভালো হয় না খারাপ লাগে সেজন্য ভালো করে মিহি করে এটা হাত দিয়ে ভালো করে আপনারা করে নেবেন এটাকে পেস্ট করে নেবেন পাটায় কিন্তু পেস্ট করলে হবে না সেরকম হবে না হাত দিয়েই করতে হবে যেটা যেটা দরকার যদি আপনারা পাটা মানে পাটা মানে শিলনোড়াতে যদি আপনারা করেন প্রবলেম হবে মিক্সিতে যদি করেন জল ছেড়ে দেবে সেজন্য আপনারা এটা হাত দিয়ে করতে হবে আর ময়দাটা পারলে খুব কম ইউজ করবেন কারণ ময়দা ইউজ করলে যিনি আলুর পিঠেটা একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায় সেজন্য পারুন পারেন যদি ময়দাটা খুবই কম ইউজ করবেন এরকমভাবে আর এখানে আমি নারকেলের পুর বানিয়েছি নারকেলের পুর বানিয়েছি এটা অবশ্য আমি বানাইনি আমার ছেলে বানিয়েছে ওকে বলে বলে দিয়েছি ওই করেছে সব আর আমার হাজব্যান্ড নারকেল কুড়িয়েছে আমি নারকেল কোড়াতে জানি না আপনাদেরকে আগেও বলেছিলাম আমি নারকেলটা কোড়াতে পারি না আর আমার ছেলে আজকে এটা পুর বানিয়েছে এখানে আমি কিছুই দিইনি পাটালি গুড় যে পাওয়া যায় খেজুরের গুড় পাটালি গুড় এখানে পাটালি গুড় আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি কারণ এখানে আমার তিনটে নারকেল আছে আর এখানে কি করেছি আমি পাটালি গুড় দিয়েছি গুড় দিয়ে এটার মধ্যে এলাচ থেতো করে তারপর দিয়েছি এখানে বন্ধুরা পাটালি গুড়ের মধ্যে আমি কি করেছি তারপর এখানের মধ্যে তিন চারটে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এলাচের চোকলাটা দিইনি শিটসগুলো মানে বিচিগুলো বীজগুলো পুরো মানে আমি একদম পাউডারের মতন করে এখানে দিয়ে কম ফ্লেমে আমি মানে কম ফ্লেমে আমার ছেলে আর কি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরটা বানিয়েছে এখন এটার ভিতরে কি করতে হবে এই দেখুন এই দেখুন আমি নিয়েছি একটুকু দানা দানা নেই এখন এই দেখুন আপনারা আপনাদের যদি হাতে বেশি করে যদি লেগে যায় না এই যে দেখুন এরকম যদি লেগে যায় আমার তো এত প্রবলেম হচ্ছে না আমার কম আপনারা একটা কাজ করবেন যে ইসে করবেন এটা মধ্যে ছোট্ট একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে একটু রিফাইন তেল নিয়ে নেবেন সাদা তেল সাদা তেল নিলে কী হবে জানেন জিনিসটা লাগবে না আমার দরকার নেই সেজন্য আমি করিনি দরকার হলে নিশ্চয়ই নিব এখন আমার দরকার পড়ছে না এখন আমি কি করেছি এখানের মধ্যে এই দেখুন আমি খুব সামান্য এই দেখুন এই দেখুন খুব সামান্য একটু ময়দা নিলাম কি আমার ময়দা না হলেও চলতো এখন আমি এটা ভিতরে পুরটাই দেখুন আপনারা হয়তো বা ভাববেন আমি বা হাতে বানাচ্ছি আমি সব হাতে করি আমি ডান হাতে একদম পারি না আমার খুব প্রবলেম হয় ডান হাতে এ দেখুন এখানে পুর দিয়ে দিলাম আজ অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি সময়ই পাই না সের জন্য আর কিছুটা এডিটিংও হয় না আমার ছেলেও আজকাল সময় পায় না প্রবলেম হয়ে দাঁড়ায় এডিটিং করার বাকি আছে এই দেখুন এই দেখুন আমি লাগিয়ে দিচ্ছি এই দেখুন এটা মানে কি ওই যে আলুর পরোটা টরোটা বানানোর যে ভেতরে মশলা দুটো আলু দিয়ে এখানে আমি বানিয়েছি বাকি আলু দিয়ে আমি বানাচ্ছি এই দেখুন বন্ধুরা কড়াতে এখন আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি তেল মোটামুটি আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে আলুর এই যে পিঠেগুলো বানিয়েছি বানিয়ে এখন আমি এগুলো একটা একটা করে ছাড়ব প্রথমে গ্যাসের ফ্লেমটা আঁচটা একটু কমিয়ে দিব বেশি লাল করে ভাজবো না আলুর পিঠে তো এত লাল করে ভাজলে ভালো লাগবে না দেখতে হালকা আছে মানে মোটামুটি একটু ভাজবো আর কি আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি ছোট বার্নারে আমি করছি আমি পিঠে টিঠে সাধারণত খুবই ছোট গ্যাসের ছোট যে বার্নারটা থাকে সেটাতেই আমি করি খুব নরম হয়েছে যেহেতু ময়দাটা আমি মানে খুব সামান্য পরিমাণে দিয়েছি কিন্তু খুবই নরম হয়েছে এ দেখুন বন্ধুরা আর আমি ভাজবো না এটা তারপর এটাকে আমি চাশনি বানিয়ে যেটাকে আমরা শিরা বলি বানিয়ে মানে চিনি দিয়ে বানাবো আমি গুড় দিয়ে বানাবো না সেটা বানিয়ে আমি সেটার মধ্যে ছেড়ে দিব ছেড়ে দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো এই দেখুন বন্ধুরা আমি এখন আলুর আলুর ইসে যে বানিয়েছি পিঠা আলুর পিঠাটার মধ্যে এখন আমি কি করব এখন আমি এটার ইসেটা বানাবো শিরাটা বানাবো চাশনিটা বানাবো এখানে আমি কফি কাপে কফি কাপে চার কাপ জল দিয়েছি জল দিয়ে এখানে দেড় কাপের মতন আমি এখানে চিনি দিয়েছি এটাকে এখন আমি জাল দিব বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে এখন আমি জাল দিব এই দেখুন বন্ধুরা বিশ পঁচিশ মিনিট পরে প্রায় মানে পঁচিশ মিনিট পর আমার এটা পুরো জাল হয়ে গেছে আর এখানে আমি আলুর পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম এই দেখুন এখান থেকে আমি একটা পিঠে নিয়ে নিব নিয়ে এখানে ছেড়ে দিব এখানে আমি একটা তেজপাতা দিয়েছি এখানে জাস্ট একটু গন্ধের জন্য বা অনেকে এলাচও থেতো করে দিতে পারেন আমি তেজপাতা দিয়েছি এই দেখুন বন্ধুরা আমার আলুর পিঠে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর সফট হয়েছে এই দেখুন এই দেখুন জাস্ট একটু দিলাম কেটে গেল সফট হয়েছে ভেতরে ঢুকেছে এই দেখুন শিরাগুলো পুরো ভেতরে ঢুকেছে বাস পিঠে রেডি গরম গরম বানিয়ে আপনারা খেয়ে ফেলুন সংক্রান্তির দিন নেক্সট রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি এই দেখুন বন্ধুরা আমার আলুর পিঠে এই যে আলুর পিঠে রেডি এবার আমি বানিয়েছি পাটি শাকটা মালপোয়া আর দুধ পুলি বানিয়েছি একটু কেশর আছে বাড়িতে অল্প খুব সামান্য পরিমাণে কেশর ছিল কেশরটা দিয়ে দিয়েছি সুন্দর লাগছে গন্ধ সুন্দর বেরোচ্ছে এই হলো গিয়ে রেডি আপনারা গরম গরম বানিয়ে খেয়ে ফেলুন আর আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লিজ প্লিজ প্লিজ নমস্কার শুভ সবাইকে জানাচ্ছি শুভ সংক্রান্তির অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা